আমি কি নতুনই বয়স কারের বের করবি না বের করে তুমি তুই আমাকে এখনই নুবরা বললি না তোর মতো ওই চুলের নুবরিকে আমি ইভোগান বের করে দেওয়ার মতো ডায়মন্ড আমার আইডিতে রাখি না কেমন দিলাম ওই শ্বশুর বাদার আপনার কাছে একটা জিনিস চাইবো দেবেন বলো বাবাজি আমাদের ফ্রি ফায়ারের নতুন ইভয়েসকার ব্যাক এসছে আমি বের করব কি বললি এই তুই কি বললি তুই কি বললি তুই কি বললি এই এই ওই শ্বশুর বাদার এরকম করবেন না আমার ইভয়েসকার লাগবেই আমাকে টপ আপ করার জন্য টাকা দিন ফ্রি ফায়ার লাভার্স সবাই মন দিয়ে শোনো বহিষ্কার ব্যাক এসছে হ্যাঁ কি মজা এবার আমি বহিষ্কার বের করবো